এই সরাই রেডি এদিকে গুটবো বেশি ফাউটা গুটলে তোমার আর এদিকে বলের নিচে পেনাল্টি কোনো সময় দেখা হয় দেখো চাও পেনাল্টি কি কোনো সময়

কনফিডেন্ট আরো আত্মবিশ্বাসী হন লাগবো আরো কনফিডেন্ট হন লাগবো যে শটটা গোল হয়েছে কিন্তু আরো বিশ্বাসী হন লাগবো মনে হইব যে আমি আমি ফার্মই ফার্মো ঠিক আছে কেমন কাটা তুমি নি বা বাফা হয় সুন্দর কুর্তো বড় ঠিক আছে ওকে দেখি হ্যাঁ স্টার্ট ওকে ওকে হ্যাঁ যা তোমরা হ্যাঁ। এখন তুমি কিটা নাইন পেনাল্টি কিক পেনাল্টি এদিকে কিটা না এদিকে বার দেখে নিলাই গোল গোলকিপারের অবস্থান দেখলাই দেখে এখন রেডি বাজি বুদিয়ে নেবে হ্যাঁ

তুমি যদি ইটারে টার্গেট করো লাগ যা বাড়ি দিবি যা পুরানো করবা কতখান জায়গা এই মাছ দেখছেন আড়াই হাতের ভিতরে ইদিকে ও আড়াই হাত বাস গোল গোলিকে লো দশটা করো আসো এখন খেটা খেটা শট আরো পিছনে যাও যে রিং রিং করো

এর যেটা মারতে চাইতেছে আমি এটুই কইতেছি এর মাইটটা এমনি গেছে এমনি গে গলির দ্বারা গেছে না এটা নিয়ম হলে এমনি যাইতো এই এই দেখো সুন্দর